হ্যালো ফ্রেন্ডস এই যে আমাদের কাছে একটি আজীব প্রাণী আছে তো এই প্রাণীটা কেমনে ঘুমায় একটু দেখেন এই যে দেখেন তার চোখ টোক একদম গায়েব ও আচ্ছা সে আবার দেখতেছে আমাদের আবার মনে মনে খেপতেছে এই দেখেন কেমনে ঘুমায় দেখছেন দাঁতগুলি হ্যালো হ্যালো কিরে কিরে আবার নাক ডাকুস কেন এই তোর কি পৃথিবীতে কোনো কাজ কাজ নাই হ্যাঁ ওই হ্যাঁ তোর পৃথিবীতে কাম কি সারাদিন ঘুমানো হ্যাঁ এত ঘুমায় কি করবি পৃথিবীতে হ্যাঁ হায় হায় আদর করার আগে দেখি ঘুম ওমাগো এ কেমন ঘুম শীতম্যান এই এই কিরে ময়রা টোরা গেলি নাকি ওই এই এই এই ময়রা টোরা গেলি নাকি না নাক তো ডাকতেছস পিটার ওট এ পিটার পিটার পিটার এ পিটার ওই পিটার মাই গড এ প্রাণীটি তো কোনো সারা শব্দ করছে না সে তো সে তো কী হলো তার ও পিটার পিটার এ বাবা বাবা কি হলো তোর মাই গড মাই গড এ ব্যক্তি তিটো কি দিন দুনিয়া আউট সে গাঁজা যে খেয়েছে তার কি হচ্ছে আমরা কিছু জানি না সবাই তার জন্য দোয়া করবেন হ্যালো হ্যালো ও আচ্ছা সে একটু নাক ডাকছে ও মাই গড কি নাক ডাকা আরেকটু নাক ডাকা শোনা দেন ও মাই গড গাইস আপনারা দেখতে পাচ্ছেন যে সে কিভাবে নাক ডাকছে তো আমরা তাকে আর না ডিস্টার্ব করি